বন্ধুরা এই লোকটির হয়তো টিভি দেখার শখ মিটেই গিয়েছিল তাই টিভিকে মাথায় নিয়ে এভাবে সুরে মারছে কিন্তু সে কি আরে বাস ইয়ে তো কাম আলকা কাম হয়ে গায় রে বাবা এই জমের সিঁড়ি খেলা কতটা ভয়ানক তা তো সবাই জানি তবে ভাইটি তো বেশ খুশিই ছিল কিন্তু ভিডিওতে তার আজরাইল ধরা পড়ে যায় জাস্ট যদি পাটা ফসকে যেত তাহলে তো হয়েই যাচ্ছিল আজ আবার এই ভাইটি বাইক চালাতে চালাতে ছোটখাটো একটা স্ট্যান্ডই করে নিল আরে ইয়ে তো মেরা বাই হাত কা খেল হে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন ধন্যবাদ